আশা করি আল্লাহর মধ্যে অনেক ভালো আছেন আজকে যে বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব সেটি হলো মালয়েশিয়ান ইমিগ্রেশনের সংবাদ এবং বাংলাদেশ হাই কমিশন থেকে পাসপোর্ট রিসিভ এবং পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট ইত্যাদি পাসপোর্ট বিষয়ক সংবাদ এবং ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট বিষয়ক সংবাদগুলো আপনাদের মাঝে আজকে আপডেট করব এর আগে বলে রাখি এখনও যারা আমাদের এই চ্যানেলে প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন ক্লিক করে রাখুন যাতে মালয়েশিয়ার ইমিগ্রেশন রিলেটেড যে সমস্ত সংবাদ আমরা উপস্থাপন করি অটোমেটিকলি পৌঁছে যায় আপনার হাতে এবং কে কোথা থেকে আমাদের এই লাইভটি প্রোগ্রাম দেখছেন আমাকে একটু লিখে জানতে পারেন এবং আমাদের লাইভ প্রোগ্রামটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিতে পারেন ওকে ধন্যবাদ প্রথমে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অনেকেই আমাকে এখানে বলছেন যে ভাই এক মাস দেড় মাস হয়ে গেছে আমরা পাসপোর্ট করতে দিচ্ছি বাংলাদেশ হাই কমিশনে পোস্ট লাজের মাধ্যমে কিন্তু এখন পর্যন্ত যে এনরোলমেন্ট আইডিটি পাওয়ার কথা সেইটা এখনো পাইনি অর্থাৎ পাসপোর্টের অনেকে সংক্ষেপে স্লিপ নাম্বার বলেন বা যেটাই বলেন সিরিয়াল নাম্বার বলেন এটি এখনও পাইনি এর আগে আপনাদেরকে বলি যে আমার পাসপোর্ট বিষয়ক একটা ভিডিও আছে যে পাসপোর্ট কীভাবে রি ইস্যু করবো অনলাইনে কীভাবে আমি দেখবো সে ভিডিওতে কিন্তু সঠিকভাবে সুন্দর করে বলা আছে যে আপনার যে তারিখে পাসপোর্ট পোস্টলাজের মাধ্যমে আপনার ই করবেন সেন্ড করবেন ঠিক ওই তারিখ থেকে তিন দিন পর থেকে তিন দিন পর থেকে আপনি বাংলাদেশ হাইকমিশনের যে ফেসবুক পেজ আছে অথবা ওয়েবসাইট আছে ওখানে দিয়ে আপনি পাসপোর্টের নাম্বার ক্লিক করলেই অথবা আপনি যদি ফেসবুক পেজে ঢুকেন তাহলে প্রতিদিন দেখবেন যে বাংলাদেশ হাইকমিশন থেকে সিরিয়াল দেয় যে কার কার পাসপোর্ট রিসিভ করছে নাম পাসপোর্ট নাম্বার এবং পাশেই কিন্তু ওই স্লিপ নাম্বারটা থাকে অর্থাৎ আপনি যদি আজকে পাসপোর্টের জন্য জমা দেন পোস্ট অফিসে অথবা পোস্ট রাজুর যে কোনো অফিস থেকে তাহলে তিন দিন পর থেকে প্রতিদিনই বাংলাদেশ হাই কমিশনের ফেসবুক পেজের ওটা আপনি খুঁজলেই কিন্তু পাবেন এরপরে অনেকেই বলছেন যে আমার এক মাস হয়ে গেছে এক মাসের বেশি হয়ে গেছে এখনো পাই নাই তাহলে তারা কি করব। অনেকেই তো আছেন যে এরকম অত শিক্ষিত না বা অত এক্সপার্ট না সেই সমস্ত ভাইরা কি করবেন এদেরকে জন্য বলি আমরা আপনাদের সাহায্যে আপনাদের সাহায্য করার জন্য আমরা নতুন একটা পদ্ধতি অবলম্বন করেছি সেটা হলো আপনারা জানেন আমার একটা ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ আছে যার নাম প্রবাসী কণ্ঠ আমি আবার বলি ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ প্রবাসী কণ্ঠ আপনারা যারা এক মাস অথবা দেড় মাস হয়ে গেছে পাসপোর্ট জমা দিয়েছেন এখন পর্যন্ত ওই যে স্লিপ নাম্বারটা থাকে এনরোলমেন্ট আইডি থাকে ওইটি এখনও পান নাই শুধুমাত্র তারা শুধুমাত্র তারা আপনার নাম এবং পাসপোর্ট নাম্বার আমার এখানে সেন্ড করেন আপনার প্রবাসী যে গ্রুপ আছে আমাদের যে গ্রুপ আছে গ্রুপে আপনি জয়েন হন এবং আপনার ওই গ্রুপে আপনার বলেন যে ভাই আমাকে হেল্প পোস্ট আমাকে পাসপোর্ট নাম্বারটা দেন এবং নামটা দেন বলেন যে আমার এই নাম এবং পাসপোর্ট নাম্বার আমার পাসপোর্টের ডেলিভারির যে স্লিপটা পাওয়া যায় ওই স্লিপ নাম্বারটা খুঁজে দেন তাহলে আমি ব্যক্তিগতভাবে আমি নিজে এবং আমার টিম আছে এবং আমাদের এই গ্রুপে প্রায় আপনার অনেক হাজার হাজার প্রবাসী আছে এই প্রবাসী ভাইরা দশ বারো হাজার প্রবাসী ভাইদের মধ্যে অনেকেই আছে যে যারা এই নামগুলো খুঁজে বের করতে পারবে এবং আপনার এই স্লিপ নাম্বারটা দিতে পারবে এবং প্রিয় প্রবাসী ভাইরা যারা এরকম ওয়েবসাইট থেকে এবং ফেসবুক পেজ থেকে আপনারা এরকম নামটা সংগ্রহ করতে পারেন বা এরকম সাহায্য করতে পারবেন তারাও যেই ভাই এখানে পোস্ট করবে গ্রুপে যে ভাই হেল্প পোস্ট আমার নাম অমুক পাসপোর্ট এই আমার পাসপোর্ট ইনরোলমেন্ট আইডিটি খুঁজে দেন তাহলে আপনাদের জন্য ভালো হবে খুঁজে পেলে তাকে ইনবক্স করা সরাসরি কমেন্টসে না এসে কোনো এটাকে এটা তো ইম্পর্টেন্ট একটা জিনিস সরাসরি কমেন্টসে না আসে তাকে ইনবক্স করে দিলেই সবচেয়ে ভালো হবে যাই হোক আপনাদেরকে বোঝাতে পারলাম যারা এক থেকে দেড় মাস হয়ে গেছে এখন পর্যন্ত ইনরোল আইডি পান নাই ফেসবুকের ওইটা পান নাই আপনার পাসপোর্ট রিইস্যুর ওই স্লিপ নাম্বারটা পান নাই শুধুমাত্র তারা যাদের এক মাসের বেশি হয়ে গেছে পান নাই শুধুমাত্র তারা আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক গ্রুপ প্রবাসী কণ্ঠ ওখানে আপনি জয়েন করে ওখানে আপনি একটা পোস্ট করেন আপনার নাম পাসপোর্ট নাম্বার দিয়ে একটা পোস্ট করেন যে আমার এই আইডিটি খুঁজে দেন তাহলে আমরা আপনাকে খুঁজে দিব এই মোটামুটি কথা প্রবাসী কণ্ঠ আপনি বাংলায় লিখলে হবে প্রবাসী কণ্ঠ অথবা ইংলিশে লিখলেও হবে P R O B A S I K O N T H O Kantho লিখলেই হবে ওকে এরপরে যেটি আছে সেটি হলো বাংলাদেশ হাই কমিশন যে অ্যাপয়েন্টমেন্ট বাংলাদেশ হাই কমিশনের অনেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী তারা যেতে পারেন নাই পাসপোর্টটি আনার জন্য পাসপোর্টটি আনার জন্য অনলাইনে যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় বাংলাদেশ হাই কমিশনে ওই অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছিলেন কিন্তু ওই ডেট অনুযায়ী যেতে পারেন না তাহলে এখন তাহলে আপনাদের এই মুহূর্তে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দরকার নাই পুরাতন যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেই অ্যাপয়েন্টমেন্টটা প্রিন্ট করে আপনি সরাসরি বাংলাদেশ হাইকমিশনে গেলেই আপনার পাসপোর্ট দিয়ে দেবেন অর্থাৎ যাদের পাসপোর্ট এখানে আসছে অলরেডি মালয়েশিয়াতে আসছে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন ডেটে যেতে পারেন নাই অথবা আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতেই পারেন নাই অথচ আপনার দুই তিন মাস আগে পাসপোর্টটা জমা দিচ্ছেন আপনার নিশ্চিত যে পাসপোর্টটা আসছে তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্ট না নিলেও আপনি সরাসরি অ্যাম্বাসিতে গেলেও আপনার পাসপোর্টটি আনতে পারবেন কোনো সমস্যা হবে না ওকে অনেকে এই প্রশ্নটি করেছিলেন যে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার ডেট অনুযায়ী যেতে পারেন নাই ওকে দ্বিতীয়ত দেশের ছুটিতে আসে পাসপোর্ট কুরিয়ার করে কি এটা এখন ভিসা করা যাবে নাকি এর আগের ভিডিওটা আমি বলেছিলাম যে যারা দেশে আজ ছুটিতে আছেন কবে আপনাদের অনেকের পাসপোর্টের ভিসা শেষ হয়ে গেছে বা কবে শেষ হবে খুব দ্রুত তারা কুরিয়ার সার্ভিসে পাসপোর্ট পাঠিয়ে ভিসাটা রিনিউ করে আবার কুরিয়ার সার্ভিসে পাসপোর্টটা নিতে পারেন জি এভাবে করা যাবে কিন্তু যাদের এই বছরেই মেডিকেল আছে যাদের এই বছরে মেডিকেল আছে শুধুমাত্র তারা মেডিকেল ছাড়া যেহেতু পাসপোর্ট রি আপনার ভিসা রিনিউ হবে না তাহলে তাদের যারা সম্ভব হবে না আপনার মেডিকেলটা করতে হবে এখানে এসে যাদের মেডিকেল নাই তাদের জন্য এই সুযোগটি আছে ওকে এরপরে যে প্রশ্নটি আছে যাদের পূর্বে ওকে এরপরে যেটি আছে যেটি বলছিলাম ইমিগ্রেশনের সংবাদ ইমিগ্রেশনে এর আগে আমি বলেছিলাম যে ইমিগ্রেশনে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঢুকতে হয় কিন্তু এর আগে অনেক সময় অনেক আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন কিন্তু ওই ডেটে ইমিগ্রেশন বন্ধ ছিল তাহলে আপনি যেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন ওখানে আপনি ক্লিক করেন আপনার ইমেইলে গেলেই দেখবেন যে আপনাকে ইমিগ্রেশন থেকে আবার নতুন একটা ডেট অলরেডি দিয়ে দিয়েছে তাহলে কোনো সমস্যা নেই ওকে ইমিগ্রেশনের যে সংবাদগুলো আছে আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আমরা এটার সাথে শুধু শুনে আসছি আসলে ব্যক্তিগতভাবে আমি এই মানে কর্মকাণ্ড কিভাবে করে বা কিভাবে হয় এটাও জানি না শুনি যে নদীপথে আসা যায় মালয়েশিয়া আসলে কিভাবে আসে এটা আমি জানি না তো এই নদীপথে অনেক বাঙালি আসছিল আপনারা জানেন নদীপথ বর্তমান খুবই খুবই খুবই করা প্রতিদিনই অপারেসি হচ্ছে গত রাত্রেও গত রাত্রেও একত্রিশ জন ইন্দোনেশিয়ান নাগরিককে আটক করেছেন নদীপথ পথ থেকে ওকে দেশে যাওয়ার সময় তাদেরকে আটক করেছেন নদীপথ থেকে ইমিগ্রেশন অফিস তারা দেশে যাওয়ার সময় অনেক সময় কিন্তু আমরা দেখি যে নদীপথে মানুষ এখন তো এখন তো অবৈধদের দেশে যাওয়ার এমনিতেই সুযোগ দিচ্ছে সেক্ষেত্রে আপনার নদীপথে আবার কেন যেতে হবে নদীপথে তো যাওয়ার দরকার নাই এরপরেও হয়তো তাদের কোনো সিক্রেট বিষয় আছে যে কারণে তারা আবার নদীপথেই তারা ইন্দোনেশিয়া যেতে চেয়েছিল এবং এই কর্মকাণ্ডের সাথে নাকি কিছু বাংলাদেশি ভাইরাও আছে বা এরকম জাতীয় অনেকেই বলা যাচ্ছে ইমিগ্রেশন থেকে সতর্কবাণী দিয়েছেন যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত খুবই সাবধান খুবই সাবধান ধরা পড়লে তাদের কিন্তু যাবজ্জীবন কারাগারও হতে পারে এবং জেল জরিমানা হতে পারে সেক্ষেত্রে এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে না এরপরে যেটা আছে যে অবৈধদের বৈধতার অবৈধদের বৈধতার যে প্রসেসিংটি ইমিগ্রেশনে দিয়েছে সরাসরি ইমিগ্রেশনে সেই পদ্ধতি কিন্তু এখনো চলমান আছে আজকেও ইমিগ্রেশন আপডেট দিয়েছে যে সেই পদ্ধতিগুলো চলমান ইমিগ্রেশনের ওয়েবসাইটে ঢুকে আমি ওয়েবসাইটের লিঙ্কটা নিচে দিয়ে দিব ওখানে ঢুকে আপনাদের মাইজিকানকে বলবেন রেজিস্ট্রেশন করতে ওখানে অলরেডি রেজিস্ট্রেশন করা শুরু হয়ে গেছে এবং যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদেরকে ফিরতি এস এম এসও দেওয়া হয়েছে বা পরবর্তী ধাপগুলো তাদেরকে বলে দেওয়া হয়েছে সেক্ষেত্রে অবৈধদের বৈধ করার যে প্রক্রিয়াটি এটা কিন্তু চলমান সেজন্য আপনারা যে যে কোম্পানিতে আছেন বা বৈধ হতে চান আপনারা খুব দ্রুতই আপনার কোম্পানির মাধ্যমে রেজিস্ট্রেশন কাজ সম্পূর্ণ করুন এরপরে যেটা আছে অবৈধদের দেশে যাওয়া অবৈধদের দেশে যাওয়া এই প্রক্রিয়াটাও কিন্তু চলমান আছে সেজন্য আপনারা যারা অবৈধ আছেন এখনই ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্ট নেন অ্যাপয়েন্টমেন্টের লিঙ্কটি আমি নিচে দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করলেই আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্দিষ্ট দিনে যেদিন আপনাদের সাক্ষাৎকার হয় এবং মানে প্রসেসিংটা পুরো প্রসেসিংই তো আমি যে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওর লিঙ্কটা আমরা আমি নিচে দিয়ে দেবো এরপরে যদি ওই ভিডিওটা দরকার হয় যে অবৈধ কীভাবে দেশে যাবে প্রক্রিয়াটা কি আমি আবার আপনাদের কমেন্টসের রিপ্লাইতে সেই ভিডিওটা দিয়ে দিব ভিডিওটা দেখলে আপনারা জানবেন অর্থাৎ মূল কথা মূল আপনাদের বাণী হলো যে অবৈধদের বৈধ হওয়ার প্রসেসিংটাও চলমান আছে অলরেডি চলতেছে অবৈধদের দেশে যাওয়ার যে প্রক্রিয়া সেটাও চলমান আছে অলরেডি চলতেছে তবে এই বিষয়ে আমি বিস্তারিত বলছি প্রতিদিন বলবো না আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে অবৈধদের বৈধতা এবং অবৈধদের দেশে যাওয়া আমাকে কমেন্টস করেন নিচে আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো ভিডিও দেখলে আপনি সব ক্লিয়ার হয়ে যাবেন ওকে এরপরে অ্যাপয়েন্টমেন্ট যে যে ইমিগ্রেশন আপনি ফিঙ্গারপ্রিন্ট করতে যাবেন যে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটাও চলমান আছে ওকে সেক্ষেত্রে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন কোনো সমস্যা নাই এরপরে অনেকেই বলছেন যে ভাই বৈধদের বিষয়ে কিছু বলেন বৈধরা কি এখন দেশে ছুটিতে যেতে পারবে নাকি যাদের ভিসার যাদের ভিসার মেয়াদ ছয় মাসের বেশি আছে তাদের জন্য যাওয়াই ভালো এবং সিঙ্গেল টিকিটে যাওয়াই ভালো আসার সময় পরবর্তীতে যখন বর্ডার খুলে আসতে পারবে পরবর্তী টিকিট কেটে যাই হোক এই মোটামুটি ছিল আজকের আমাদের আপডেট সংবাদ আশা করি আপনাদের ভালো লেগেছে যে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক করুন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন যাতে তারাও এই আপডেট সংবাদগুলো জানতে পারে আপনাদের যদি মনের কোনো প্রশ্ন থাকে আমাকে অফলাইনে অফলাইনে আমাকে কমেন্টস করেন অফলাইনে আমি আপনাদের কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব অফলাইনে আমি প্রত্যেকটা প্রশ্নের রিপ্লাই ইনশাল্লাহ আমি দেবো আমাকে এখন যারা আমি আজকে যেহেতু ভিডিওটা আমাদের এগারো মিনিট হয়ে গেছে আর ভিডিওটি লম্বা করব না যারা আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অনলাইনে এখানে অলরেডি প্রশ্ন করেছেন দুঃখিত আপনাদের উত্তরগুলো দিতে পারে না আপনারা এই প্রশ্নটা অফলাইনে করেন আমি অফলাইনে আবার আপনাদের উত্তরগুলো দিয়ে দেবো আগামীকালকে আবার দেখা হবে নতুন নতুন আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ Y me gusta tocarse aquí.